কিভাবে ঘড়ির টাইম চেঞ্জ করতে হয় আগে ঘড়িটা দেখাও এই যে ঘড়ি দেখাচ্ছি পারছি এখানে বাজে জিরো জিরো টু ফাইভ এটা ঘড়ি কীভাবে টাইম চেঞ্জ করতে হয় দেখাচ্ছি বলো মুখে বলো লক বাটন প্রেস করে রেখে আনলক বাটন চাপ দিলে মিনিটে কাটা চেঞ্জ হবে হুম দেখাও আচ্ছা এই যে ছাব্বিশ সাতাইশ চেঞ্জ হচ্ছে না আর আমি যদি ওইটা চেঞ্জ করতে চাই লক বাটন প্রেস করে রেখে বিদ্যুৎ চিহ্ন বা চাবি চিহ্ন বাটন প্রেস করলে ঘন্টা চেঞ্জ হবে দেখি হুম ভেরি গুড আচ্ছা রিমোটের ডিসপ্লে দেখে কি আছে একটা দেখা দাও আচ্ছা রিমোটের ডিসপ্লে দেখা যাচ্ছে বাইকের battery voltage sensitivity level bike lock কিনা আনলক আর মাঝখানে যে স্পিকার সাইনটা এটা হচ্ছে রিমোট মিউট বা আনমিউট যে মানে আপনার রিমোটটা সাউন্ড করবে নাকি সাউন্ড করবে না এটা চিহ্ন আচ্ছা রিমোটের ব্যাটারির ইন্ডিকেটর কতটুকু ব্যাটারি আছে আপনার ঘড়ির টাইম আর রিমোট থেকে আপনার বাইক বা ডিভাইসের যে দূরত্ব রেঞ্জটা সেটা আর এখানে অ্যানিমেশন হয় বোধহয় হয় আর এখানে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছি আমরা যে ঘড়ির ঠিক নিচে এটা হচ্ছে হ্যাজার্ড লাইট যখন অন করা হবে তখন এটা জ্বলবে ঠিক আছে ধন্যবাদ